আল্লাহ তালা বলছেন কুল মানে বলো ইয়া ইবাদি আছেন এই ইয়াটা অনুযায়ী এই ইয়াটার নাম কি ভাই ইয়া আয়া হায়া আয় হামদা ইয়া ইবাদি ও আমার বান্দারা আশরফু তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো গুনাহ করেছো লা তাকনা তুমির রহমাতিল্লাহ তোমরা যেন টেনশন করো না আমি আল্লাহ বলতেছি ভয় নাই নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সব গুণা মাফ করে দিব এখানে ইন্নাটা হলো হরপে ফেল অবশ্যই মাফ করবে ইয়াগফির মুজারের সিগা হলো বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার তার মানে তোমরা হাত তুললে আমি মাফ করে দিই মুই ইন্নাহু হুয়াল গফুর রাহিম কারণ আমি আল্লাহর দায়িত্ব হলো খালি তোমরা পাপ করবা আর মাফ চাবা আমি তো বসেই আছি এই আয়াতের অর্থ এইভাবে করার কারণে এই আয়াত শোনার পরে বাংলাদেশে পাপের মাত্রা আরো বেড়ে গেছে কোটি গুণ তফসিরের একটা নিয়ম হলো যে আয়াত পড়া হবে ওই আয়াত পরের আয়াত পড়লে পরে বোঝা যাবে আসলে কি আল্লাহ মাফ করবে হান্ড্রেড পার্সেন্ট তবে পরের আয়াত আল্লাহ পাক বলতেছে শর্ত হলো ও আনিবু ইলা রব্বিকুম আল্লাহর কাছে তোমাদেরকে সালেন্ডার করা লাগবে কিন্তু আমরা এই পরের আয়াত আর পড়িনি একটা উদাহরণ দেবো এক মিনিট আপনাদের মজা লাগবে পাগল হয়ে যাবেন একটা লোকের জ্বর হয় আপনাদের রংপুরের লোকের কি জ্বর হয় না বা জ্বর কাকে বলে জলদি কাছে দেরি করে তাকে বলে পর সত্র মাসে কম্বল উড়ে তাকে বলে জ্বর ঠিক না ঠিক এক লোকের জ্বর হঠাৎ করে একশো দুই তিন ডিগ্রি হয় রংপুর মেডিকেলে না হলো আপনাদের কি কি সন্তান আমার শ্রদ্ধাবাদন স্যার গোলাম শাহিদ নয়নের আন্তরিকতায় বোট বসে দেখলো জ্বর ভালো হয় না রংপুর থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হলো ওখানেও ভালো হয় না ডাক্তার সাহেবের সহযোগিতায় ইন্ডিয়াতে না হলো ব্যাঙ্গালোর ভ্যালোর অ্যান্ড ম্যালোরে সব জায়গায় গেল তাও জ্বর হয় না ভালো রে সর্বশেষ ইন্ডিয়ান ডাক্তার বলল আর বাঁচবে না বাড়িতে নিয়ে যান যা কিছু খাবার চায় খাওয়ান ভালো করে আপনি বাড়িতে নিয়ে আসতেছেন ইতিমধ্যে সিও বাজারের একটা হাতুড়ে ডাক্তার সে বলতেছে ভাই মারা তো যাবেই আমাকে একটু দা আমি দেখি সে চিকিৎসা করি সবাই বলতেছে যদি ভালো হয় পোটা সামকে তো পা কাটতে পারে এখন সবাই মিলে তার কাছে নিয়ে গেল এখন ওই হাতুড়ে ডাক্তার বলতেছে দাঁড়া আমি আগে বই বের করি যেন ভুল না হয় বই বের করে বলতেছে দাঁড়াও পাইছি রুগীকে ভালো করে শোয়া দাও খালি গাও করে দিল এরপরে বলতেছে ওই যে আমার এখানে উপরে একটা রড আছে টেনে বের করো রড থেকে বলতেছে রডটা গরম করো গরম করে বলতেছে দুই পাশে দুইজন ধরে ওই রুগীর পিঠে চাপ দিয়ে ধরো আচ্ছা এরকম মরণাপূর্ণ পুনে মরা এই রোগীর পিঠে যদি মোটা রড ধরে আজরায়েল মিঠাপুকুর আসার আগেই মারা যাবে না ভাই স্পট ডেট মারা গেল লোকটা চতুর্দিকে গণপিটানো শুরু হলো বেটা হাতুড়ে ডাক্তার মাল্লিকা ডাক্তার বলতেছে হাতুরে আমার কোনো দোষ নাই কারণ যেই বই থেকে চিকিৎসা করেছি এটি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হেলথ মিনিস্ট্রি থেকে অনুমোদিত রেজিস্ট্রন প্রাপ্ত তখন ওসি সাহেব বলতেছে দেখি আপনাদের রংপুর মেডিকেলের কি বলে ডাক্তার ওসি সাহেব বলতেছে দেখি এখন ওসির সাহেব দেখে বলতেছে লোকটার তো দোষ নাই কারণ বইতে লেখা আছে জ্বরের রোগী হলে প্রথমে তাকে শোয়া দাও তাই দিছে খালি গাওয়া করো তাই করছে পিতে লা মানে কি বলে রথ চাপে ধরো তাই ধরছে এখন আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করবার পারে না আর বেটা ডাক্তার কি করবে এই অবস্থা দেখে বলতেছে তাহলে মারা গেল কেন এই বই যদি ঠিক হয় এত আগে মানলো কেন তখন সবাই মিলে বলতেছে দাঁড়াও আমাদের গ্রামের সন্তান শহীদ ডাক্তার আসুক এখন আমার স্যার নয়ন স্যার আসলেন ঘটনা কি স্যার তখন বুঝতে পেরে মুসকে মুসকে হাসতে স্যার বলতেছে বইও ঠিক আছে চিকিৎসা ঠিক আছে জ্ঞানজাম হলো অন্য জায়গায় লেখা আছে এই হলে পারে জ্বর হলে রুগী সোয়াই দিতে হবে তারপরে খালি গাল করে পিঠে হোয়াটসঅ্যাপে ধরা লাগবে কিন্তু সমস্যা হলো এর পরের পৃষ্ঠায় লেখা আছে শর্ত হলো রোগী যদি মহিষ হয় রোগী কি হয় এই হাতুরে ডাক্তার আর ওই মহিষ পর্যন্ত পড়ার টাইম পায়নি তার আগেই শুরু করে দিচ্ছে চিকিৎসা আমাদের বাংলাদেশের খানকার ব্যবসায়ীরা দরবার করে বলতেছে আসো বাবা আসো রে গরু আনো যা চাও তাই করবো কারণ আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সাঁতার খুলে আছে খালি মাপ চাইলে মাপ করে দিব কোরআন হাতে নিয়ে বলছি এটা হলো কোরআন অপব্যাখ্যাকারী এদেরকে গুলি করে মারা দরকার